আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ওয়ার্ডপ্রেসের বেনিফিটগুলো কী কী আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজ করে কি কি বেনিফিট পেতে পারি এই বেনিফিটগুলো আমরা এখন দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করে কি সুবিধা প্রথম হচ্ছে ইজি টু ইউজ আমি এটাকে ইজিলি অনেক ইজিলি ইউজ করতে পারবো আমি এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো পোস্ট একটা দেওয়া একটা মেনু ক্রিয়েট করতে পারবো ইজিলি আমরা ধরেন আমি একটা নিউ পোস্ট ক্লিক করলাম এখান থেকে পোস্ট থেকে নিউ পোস্টে ক্লিক করলাম অ্যাড নিউ এটা সুন্দর একটা পোস্টের পেজ চলে আসবে ধরেন আমি এই সাইটটা দেখেন এই আমি যে সাইটটা দেখাচ্ছি এই সাইটটা হচ্ছে আমার একটা বাইরের সাইট তো এই সাইটটা অনেক সহজেই বানানো যাচ্ছে ঠিক আছে এই পোস্টের আমি যদি এখানে নিউ পোস্ট লিখি তাহলে এটা পোস্ট কি টাইটেল আসবে এটা হচ্ছে ডিসক্রিপশন এখানে যদি ডিসক্রিপশন লিখি ডিসক্রিপশন আসবে তারপর পাবলিশ দিলে এটা কি দেখা যাবে ঠিক আছে তো এ যদি আমি এই ইজি না হতো ওয়ার্ডপ্রেস ইউজ করা তাহলে আমি এখানে স্টেম কোডিং লিখতে তো ইনস্পেক্ট এলিমেন্ট করে আমি একটু কোডগুলো দেখাই আপনাদেরকে যে আমি কোডগুলো লিখতে হইতো এই কোডগুলো বসে বসে লিখতে হইতো তো এটা ইজি অনেক সহজভাবে ইউজ করার জন্যই আমাদেরকে কি এই প্যানেলগুলো ড্যাশবোর্ডগুলো দিয়ে দিয়েছেন আমরা ড্যাশবোর্ডে গিয়ে যেত আমাদের নাম আমাদের ওয়েবসাইটের নাম ওয়েবসাইটের টাইটেল ওয়েবসাইটের ডিসক্রিপশন এই জিনিসগুলো লিখতে পারি সেই জন্য আমরা কি অনেক সহজে ইউজ করতে পারি তারপর আসেন যে manage your website from your any computer আপনি এটা হচ্ছে যে ইউকের একজন ভাইয়ারের ওয়েবসাইট আমি আমার কম্পিউটারে বসে ইউজ করতেছি আমি আমার কম্পিউটারে বসে কন্ট্রোল করতেছি আমি ডাব্লিউ ড্যাশবোর্ডে ঢুকে দেখাচ্ছি তো তো এখানে যে কোনো কম্পিউটারে যে কোনো কম্পিউটারে বসে আপনি কি এটাকে এডিট করতে পারবেন তো no no editing to HTML কোনো আপনার এম এল কোনো প্রয়োজন হবে না এসটিএমএল এডিট করার প্রয়োজন হবে না এসটিএমএল লেখার প্রয়োজন হবে না এবং কোড লেখার কোনো প্রয়োজন হবে না search engine love this site search ইঞ্জিনে তাড়াতাড়ি এইগুলো র্যাঙ্কিং করানো যায় আপনার ওয়েবসাইটটা যদি আপনি সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন সাইজে আপনার ওয়েবসাইটটা হোক responsive mobile user then responsive WordPress সাইটগুলো সবসময় রেসপন্সিভ হয় রেসপন্সিভ বলতে বোঝাচ্ছি যে আমি এই ওয়েবসাইটটা আমি যখন মোবাইলে খুলবো মোবাইল ফরম্যাটে খুলবে আর ছোট হইলে ছোট হয়ে যাবে বড় করলে বড় হয়ে যাবে এটাকে বলা হয়েছে আপনার রেসপন্সিভ আমি যদি এখানে ব্রাউজারের তীর চিহ্নটা নিই আমি যে ফর্মেটে নিচ্ছি ওই ফরম্যাটে হচ্ছে তার মানে হচ্ছে যে এই ওয়েবসাইটটা রেসপন্সিভ ঠিক আছে আমি যদি ছোট করে ফেলি তাহলে এটা ছোট করতে ছোট হয়ে যাচ্ছে তাহলে এগুলো সার্চ ইঞ্জিন রেফার করে বেশি সার্চ লিস্টে উপরের দিকে চুলার ক্ষেত্রে তারপর হচ্ছে how to control you you have control your site তুমি নিজেই তোমার ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবে আমি নিজে এখন এই সাইটটা কন্ট্রোল করতেছি বা বায়ার নিজেই চাইলে একটা বানাই ফেলতে পারবে এগুলো অনেক সহজেই কন্ট্রোল করা যায় দেন ডিজাইন ইউর ওয়েবসাইট একশো পার্সেন্ট কাস্টমাইজেবল এই ডিজাইনগুলো কাস্টমাইজেবল বলতে বোঝাচ্ছে কি আপনাকে এখানে আপনি ডিজাইনটা যে কোনো সময় কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সময় যে কোনো দিন ইজি আমরা যদি এখানে যদি এসটিএমএল হইতো তাহলে ওই এসটিএমএল কোড কোন ডেভেলপার লিখছে কোথায় লিখছে কোন জায়গায় আছে এটা খুঁজে বাইর করে তারপর যে এইটা এডিট করতে হইতো এখানে তো আপনাকে বলা আছে হেডার সেটিং তারপরে সেটিং এরিয়া ফুটার বাটন সব কিছু ইন্ডিভিজুয়ালি বলা আছে যে আপনি কোথায় কোন জিনিসটা সেটিং করবেন তো এটা ইজি অনেক ইজি ইউজ করা বেনিফিট পাচ্ছি আমরা এগুলো ব্লক সাইট একটা ব্লক সাইট বানাইতে পারবেন যে কোনো একটা ব্লক সাইট বানানো যায় সহজে আপনি যদি ওয়েবসাইট দিয়ে একটা ব্লক সাইট বা ট্যাম্পলেট ল্যান্ডিং পেজ যে কোনো কিছু বানাইতে পারবেন যে কোনো ধরনের আমরা দেখবো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো যে কী কী ধরনের আমরা সাইটটা বিল্ড আপ করতে পারবো কোন কোন টপিক্সে সাইট বিল্ড আপ করতে পারবো এই এখানে বুঝতেছি যে আমরা বেনিফিটগুলো কী কী পাচ্ছি বেনিফিট পাচ্ছি যে আমরা কী অনেকগুলো বেনিফিট পাবো ইজ এর মধ্যে একটা হচ্ছে কি ই ব্লক সাইড আমি এইটা হচ্ছে আমার ব্লক সাইড পোস্টগুলো ব্লক পোস্টগুলো আমার কি এখানে শো করতেছে তারপর এক্সটার্নাল ফাংশনালিটি ফ্লাগ আমার কিছু এক্সট্রা ফাংশনাল ফ্লাগ দেওয়া থাকে ওগুলো আমার এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটি বৃদ্ধি করে এটা আগেও বলছি এখনও বলতেছি site is can grow your business grow আপনার সাইটটা যখন বিল্ড আপ করবেন ই কমার্স একটা সাইট বিল্ড আপ করবেন এই সাইটটা ধরেন এটা হেয়ার এক্সট্রাকশন সেল করে তো ওর বিজনেসটা এখানে গ্রো করতে পারতেছে ওয়ার্ড পেজ দিয়ে বানাইলে ও সাত দিনের মধ্যে বানাই ফেলতে পারতেছে সে সাত দশ দিনের মধ্যে বানাই ও মার্কেটে প্রোডাক্ট সেল করতে পারতেছে যদি এস্টিমেল সাইড হতো এটা বানাইতে লাগতো যে তিন মাস ছয় মাস এই ক্ষেত্রে ওয়ার্ড পেজ দিয়ে যদি আমি ডেভেলপ করি তাহলে আমার উইথ ইন শর্ট টাইমের মধ্যে আমি কি বিজনেস আমার রান করতে পারতেছি দেন হচ্ছে যে হ্যাভ মাল্টিপল ইউজার অনেকজন ইউজার থাকতে পারে এখানে আপনি ইউজ করতে পারেন আপনার ওই ক্লায়েন্টও ইউজ করতে পারে অনেকজন ইউজার ক্রিয়েট করতে পারবেন অনেকজনে ফোর্স দিতে পারবে চাইলে এখানে ইউজার প্যানেলে গিয়ে ইউজার্স ইউজার্স প্যানেলে গিয়ে এখানে অল নতুন নতুন ইউজার আপনি ক্রিয়েট করতে পারবেন ফ্যাশন টিচ দুজন দুজন ইউজার আছে তো এরকম করে আপনি চাইলে আপনার ইউজার বানাইতে পারবেন এখানে তো ধন্যবাদ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখবো যে আমরা কীভাবে কী কী ধরনের সাইট বানাইতে পারি হোয়াটফেস দিয়ে